আজ আমরা একটা বিশেষ এজ গ্রুপ নিয়ে কথা বলবো আর এই সময়টা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ এই সময়সীমার মধ্যে ঠিক হয় আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে কি অসুন্দর হবে সুখের হবে কি দুঃখের হবে সাকসেসফুল হব কি আনসাকসেসফুল হব আর এই এজ গ্রুপটা হচ্ছে ষোলো থেকে ২৬ কারণ ষোলো বছরের আগে আমাদের কোনো টেনশন থাকে না কিছুই থাকে না শুধুমাত্র পড়াশোনা করি খেলাধুলা করি খাওয়া দাওয়া করি ঘুমোতে থাকি এনজয় করতে থাকি পার্টি করতে পারি আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাঘুরি করি আর ঠিক ষোলো বছর পর আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সময় আসে ষোলো বছর পরে আমরা ঠিক করি কী নিয়ে পড়বো আর্টস নিয়ে পড়বো কি সায়েন্স নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো আমাদের ফিউচার প্ল্যানিং কি হবে আমরা বড় হয়ে কি করব জব করব বিজনেস করব না কি করব সেটা কিন্তু এই ষোলো বছরের পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারি এই সময়টাই আমাদের জীবনে সবথেকে বেশি চেঞ্জিং হয়ে থাকে সেটা শারীরিক হোক কিংবা মানসিক একটা মানুষ ২৬ বছর পর সে তার কেরিয়ারটা মোটামুটি সেটেল করে নেয় যদি জব করে খুব ভালো যদি জব না করে সে বিজনেসের দিকে চলে যায় এবং তারপর বিয়ে করে সংসার শুরু করে ২৬ বছর পরই আমরা বুঝতে পারি আমাদের জীবনটা সুখের হবে কি মোটামুটি সুখের হবে কি দুঃখের হবে তো আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য মূল বিষয় হলো ২৬ বছর পরে যাতে আমাদের জীবনটা সাফল্যমণ্ডিত হয় এবং সুখের হয় এবং এই ২৬ বছর পর সুখের করতে গেলে ষোলো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত কি কি কথা আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো আজকে আমরা আলোচনা করব মাইন্ডেড ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি motivational speaker and business coach এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে টাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন যাতে সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আমার সাথে কানেক্ট থাকতে পারেন তো আজকে আমরা কথা বলবো ষোলো থেকে ২৬ বছরের মধ্যে যেগুলো আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে তো চলুন এক একটা করে শুনে নিই টিপ নম্বর ওয়ান উপদেশ গ্রহণ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা কারণ এই এজটাতে সবাই আমাদেরকে উপদেশ দিয়ে থাকে আমার বাড়ির লোক রিলেটিভ পাড়া প্রতিবেশী সবাই আমাদেরকে এই সময় উপদেশ দিয়ে থাকে এবং দেখবেন একটা পাশের বাড়ির আঙ্কেল তার ছেলে হয়তো সায়েন্সে পড়ার জন্য সে চেষ্টা করেছিল বা তার ছেলে সায়েন্সে পড়েছে এবার সে আমার উপর কিন্তু বলপূর্বক চাপিয়ে দিচ্ছে যে আমাকে সায়েন্সে পড়তে হবে বা আমার বাড়ির লোক কি করছে না আমাকে সায়েন্সে পড়ার জন্য বাধ্যবাধকতা করছে বা প্রেশার দিচ্ছে হতে পারে সায়েন্স পড়ার জন্য আমার কোনো ইচ্ছাই নেই কোনো এনার্জি নেই হয়তো আমার প্ল্যানিং বা টার্গেট হতে পারে আর্টস পড়ে তারপর বিশ্বাস লাগানো তারা ঠিকই বলছেন কিন্তু আমি কি চাই সেটা বলছেন না তারা কি বলছেন না তাদের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা এবং তাদের ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা নিয়ে ওনারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন তারা কিন্তু আমাদের ইচ্ছা অনিচ্ছা বা আমাদের স্বপ্নগুলোর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত বা কোনো উপদেশ দেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে অবশ্যই আমি যখন উপদেশটা নেব দেখে নেব যে আমি কার কাছ থেকে নিচ্ছি এবার তাহলে একটা কোশ্চেন থাকতে আমি উপদেশটা কার কাছ থেকে নেব উপদেশটা তার কাছ থেকে নিন আপনার ইচ্ছা আর আপনার স্বপ্ন যার কথার সাথে বা যার উপদেশের সাথে মিলে যায় আপনি যে ফিল্ডে এগোতে চাইছেন ওই ফিল্ডে যারা অলরেডি সাকসেসফুল হয়েছে তাদের কথা আপনাকে শুনতে হবে কারণ যারা আনসাকসেসফুল হয়েছে তাদের কথা কিন্তু শুনলে চলবে না বা আপনি যে ফিল্ডে এগোতে চাইছেন সে ফিল্ডের বাইরের কোনো ব্যক্তি এসে আপনাকে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান কিন্তু নিলে হবে না তাহলে আপনি কিন্তু ভুল পথে চলে যাবেন ওনারা ঠিক আছেন ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে বলছেন কিন্তু ওগুলা আমার জীবনে যে অ্যাপ্লাই হবে তার কিন্তু কোনো মানে না কারণ লাইফটা আমার স্বপ্নটা আমার টার্গেটটা আমার ইচ্ছাটা আমার কাকে ফলো করব এই রাস্তাটা কিন্তু আমাকেই চুজ করতে হবে আপনারা মহাভারত সবাই জানেন কিছু লোক শ্রীকৃষ্ণর কাছ থেকে উপদেশ নিত আর কিছুজন শকুনির কাছ থেকে উপদেশ নিত আর ইতিহাস সবাই জানেন আমি নতুন করে আজকে বলছি না তাই উপদেশ কার কাছ থেকে নিচ্ছেন এটা কিন্তু খুবই important tip number two passion আপনার প্যাশন কি আর আপনার যদি অলরেডি প্যাশন ক্লিয়ার থাকে তার মানে আপনি অর্ধেক সাকসেস তো বা সাফল্য তো পেয়েই গেছেন শুধু কি করতে হবে আপনাকে একটু গার্ড ভাসিয়ে দিতে হবে আপনার প্যাশনের সাথে আর ওইটা দিয়ে আপনি মনোযোগ দিয়ে কাজটা করে চলুন আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেস পেয়ে যাবেন কারণ আপনার প্যাশনটাকে রেডি করে নিয়েছেন কিন্তু আজকের ডেটে প্রবলেমটা কোথায় আমরা আমাদের প্যাশনটা খুঁজে পাচ্ছি না যেটা ষোলো বছরের পর আমাদের খুঁজে নেওয়া খুব জরুরি এবার কোশ্চেন আসছে তাহলে স্যার আমরা প্যাশনটা খুঁজবো কী করে তাহলে একবার নিজেকে আপনি জিজ্ঞেস করুন আপনার কোথায় ইন্টারেস্ট আছে সব থেকে আপনি কি করতে ভালোবাসেন যেটা আপনি ঘন্টার পর ঘন্টা করলেও আপনি বোরিং ফিল করেন না আপনি দেখুন আপনার কোন কাজটা করছে কিউরিসিটি তৈরি হয় বা কৌতূহল তৈরি হয় সেই কাজটাকে আপনি অ্যাডভান্স লেভেলে গিয়ে করুন আপনার যদি কম্পিউটার করতে ভালো লাগে তাহলে একটা ভালো কম্পিউটার কোর্স করে নিন কোনো টেকনিক্যাল জিনিস শিখে নিন অ্যাডভান্স লেভেলে কোনো কিছু শিখে নিন যদি আপনার ক্রিকেট ফুটবল খেলতে ভালো লাগে তাহলে অ্যাডভান্স লেভেলে যান কোচিং নিন আপনার যদি নাচ গান করতে ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে প্রত্যেকটা জায়গা থেকে প্রফেশন তৈরি হতে পারে আর আপনি প্রত্যেকটা জায়গা থেকে টপে যেতে পারেন আগে ওই জায়গার প্যাশনটাকে আপনি খুঁজে বের করুন আপনি কোথায় যেতে চান এবং তার উপর আপনি ভালোভাবে প্রশিক্ষণ নিন আপনি আরামসে পৌঁছে যেতে পারবেন টিপ নম্বর থ্রি অভিজ্ঞতা কিনুন দামি দামি জিনিস নয় আর এই যে এজ গ্রুপটাতে ষোলো থেকে ছাব্বিশ আমাদের কাছে টাকা থাকে না বললেই চলে আমরা ম্যাক্সিমাম কি করি মা বাবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তাই না এবং এই সময় আমাদের শখ আল্লাহটা একটু বেড়ে যায় যেমন কীরকম না আমার ভালো ভালো ঘড়ি দরকার ভালো মোবাইল ফোন দরকার ভালো রেসিং বাইক দরকার এগুলো আমাদের বিভিন্ন রকম জায়গা থাকে যেগুলো আমরা কেনাকাটা করি কিন্তু আমি বলবো এগুলো একদমই করবেন না আপনি যে টাকাটা এই মোবাইলের পিছনে খরচা করছেন গাড়ির পিছনে খরচা করছেন সেটা এই এজটাতে এই টাকাটা দিয়ে আপনি অভিজ্ঞতাটা কিনে নিন আজকে যদি আপনি অভিজ্ঞতাটা কিনে নিতে পারেন তাহলে অভিজ্ঞতা একদিন আপনাকে আপনার ফিউচারটা গড়ে দেবে আর এই দামি দামি বাইক বা ঘড়ি দিয়ে কী হবে একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফোনে যা হয় একটা দশ হাজার দামের ফোনে তাই হবে তাহলে ওখানে এত লাক্সারি এত খরচা করার কোনো দরকারই হয় না তাই আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আমি টাকাটা কোথায় খরচা করব। আপনি যদি অভিজ্ঞতা কিনেন তাহলে অভিজ্ঞতা কিন্তু আপনাকে ফিউচার দেবে ওই লাক্সারি বাইক আর কার কিন্তু আপনাকে ওই লাইফটা দেবে না বা ওই ভবিষ্যৎটা আপনার তৈরি করে দেবে না তার জন্য অবশ্যই এই দামি দামি গাড়ি বাড়ির পিছনে না ছুটে ঘড়ির পিছনে না ছুটে অভিজ্ঞতার পিছনে ছুটুন এবং ওই টাকাটা বাঁচিয়ে আপনি অভিজ্ঞতাটা করে নিন ভালো ভালো কোনো কোর্স করে নিতে পারেন টেকনিক্যাল কোনো জিনিস শিখে নিতে পারেন যেটা আপনার ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে টিপ নম্বর ফোর বর্তমানে বাঁচুন আমাদের মনটা এত চঞ্চল যে আমরা অতীত আর ভবিষ্যৎকে ভাবতে ভাবতে ম্যাক্সিমাম টাইমটা নষ্ট করে দিই যখন ছোট থাকি তখন ভাবি কবে বড় হব কারণ বড় হতে চাই বড়টাকে আমরা পছন্দ করি ভবিষ্যৎটাকে শুধু প্ল্যানিং করতে থাকি আর যখন আমরা কলেজে চলে যাই তখন বলি স্কুল লাইফটা তো খুব ভালো ছিল আর এই জন্য কী হয় আমরা বর্তমানটাকে আমরা ভালোভাবে কাটাতে পারি না আমি এটা বলছি না যে ভবিষ্যৎ নিয়ে আমরা ভাববো না বা অতীত নিয়ে ভাববো না অবশ্যই অতীত থেকে আমাকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের প্ল্যানিং করতে হবে কিন্তু ওটা সাময়িক টাইমের জন্য আলটিমেট ওয়ার্কটা তো করতে হবে আমাকে বর্তমানে কারণ আজকে যে কাজটা করব তাহলে তার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করে কেউ বলেছিল একজন যে আমরা চাইলে আমার ভবিষ্যৎকে পাল্টাতে পারবো না আমি চাইলে আমার প্রত্যেক দিনের হ্যাবিটটাকে পাল্টে নিতে পারবো এটা আমার হাতের মুঠাই আছে কিন্তু ভবিষ্যৎ আমার হাতের মুঠাই নেই আর আমি যদি আমার বর্তমানটাকে পরিবর্তন করে নিই আমি আমার হ্যাবিটটাকে পরিবর্তন করে নিই তাহলে ভবিষ্যৎ কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তাই বর্তমানে বাঁচতে শিখুন আজকের দিনটা আনন্দ করতে শিখুন এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি আজকে দিয়ে দিন দেখবেন একটা সুন্দর জিনিস আপনি রিয়েলাইজ করতে পারবেন যে চারটা টিপস দিলাম অবশ্যই মাথায় রাখুন এবং মনের মধ্যে রাখুন এবং এই ষোলো থেকে ছাব্বিশের মধ্যে এই কথাগুলো যদি আমার মনে রাখতে পারেন তাহলে আপনিও ফিউচারে একটা বড় জায়গাতে যেতে পারবেন এতক্ষণ আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আবার কোনোদিন নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে কাছে রাখা বেল আইকনটা ক্লিক করে দিন এবং আপনার ভিডিওগুলি কেমন লাগছে লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন thank you best of luck ধন্যবাদ